প্রতিটি যুগে যুগে মমিনের রূপ নিয়ে এসেছে মানুষ রূপী শয়তান কোরআন হাদিস দিয়ে সাত পাঁচ বুঝ দিয়ে মুছে দিতে চেয়েছে ইসলাম তাই জিদ খান এসে সেই ধারা জারি রেখে নাম দিল হেজবুত তৌহিদ কসম সেই খোদার একটি লোকের তার নেই নেই ইমান নেই ঠিক নমস্কার ইসলাম ওরা হেজ শয়তান ওরা হেজ শয়তান ওরা হেজ শয়তান ওরা হেজ শয়তান আরবি কোন হরফ চেনে না যেই লোক নাম তার বাইজিদ পন্নি রাখেনি মুখে দাড়ি পান করেছে বিড়ি শার্ট প্যান্ট ছিল তার সঙ্গী সাহাবার যুগ থেকে আজ তাক পৃথিবীতে চলে এসেছে যেই ইসলাম ইসলাম তার মতে সেটা ভুল ঠিক নেই এক চুল সকল মুসলমান বেঈমান হেজবুত তৌহিদ তার মতে শুধু ঠিক সে দলের সে বড় এমাম ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান বাইজিদ মরে গেছে খেলাফত নিয়ে আছে হোসাইন মোহাম্মদ সেলিম নারীদের এনে ডেকে হেজবুত দলে রেখে আছে সে বিলাসিতা বিলীন ঘরের নারী ডেকে নামিয়ে দিয়ে মাঠে করেছে সে দলের হাতিয়ার পর্দা করা ভুল আলেমরা সব ভুল এটাই নিয়ম তারা কিনা কোরআন হাদিস মতন নেই সে হক মতে খাবে না বলা মুসলমান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান মন গড়া বই লিখে ইসলামী নাম রেখে তুলে দেয় নারীদের হাতে দলের নারীরা মেলে পর্দা দিয়ে তুলে বিক্রি করে পথে ঘাটে করে তারা সমাবেশে নারী পুরুষ এক জোট লম্বা পাগড়ি জামা পর্দা লাগে না মানা বলে তারা আজ থেকে সবা যত সব পানি করে তারা আবদানি ভাই তো এটা কোন ইসলাম ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান এসে বাংলার জমিনে নেবে ঠাই হবে না তা হবে না মেনে নেয়া যাবে না মোর্তাদ সালিমের ফাঁসি নাম দিয়ে ইসলামে মানব না শয়তানি সবাই মিলে তুলো স্লোগান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা হেজবু শয়তান ওরা পাক্কা শয়তান